왜 언니야? 얘가 병자지 새끼래 얘가 잘라 따라해 또 가졌어 얘가 뭔지 몰라 가라 가라 가라 가라 어이구 샤샤 빨리 가면 샤샤 어쩌면 이게 빨리 가면 সবই আটটারি লাগবে চারশো মিটার লাগবে না ঢললি গেলে আমি তো এইভাবে নাই আমি তো পানি গায়ে গেল আমি তো সবার জীবনে খেলা দেব না সবই টালে লাগে না ওদিকে তো বাল্বগুলো আছে তারপর তো সরকার তাহলে আমরা লেখা করবে চা বল করে শেখাছি থাম বলবা না শট লাগিয়েছে এই শট কি হলো মানে? নাই ও আগের সাথে মনে নাই সবই মনে নাই তো আগের সাথে এই সবই কি যাচ্ছিল কেন বাপু সব ঠিক এই সকালে অনেক ভিডিও মেরে অনেক জানো সকাল কেন আর তুমি সকালে মশলা মশলা